চোখে চোখ রেখে অপলোক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে বলো না অমন করে সুখে আমি যাব মোরে তোমারই বুকে বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না কি জাদু করেছো শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে বুঝি না সাধনায় আমি এ জীবন হবে দামি তোমাকে ভালোবেসে বেশে বুঝিনি কখন আমি হয়েছি তোমার দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছো বলো না ঘরে আর তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি জাদু prazer.